Do you get me? Well, hello, assalamu alaikum everyone. This is me, Nirjon Akhtar Meme. Get, what does it mean? It means পাওয়া বা অর্জন করা রাইট বাট এখানে কিন্তু আমি কোনো পাওয়া বা অর্জন করার কথা বলিনি এখানে আমি বুঝাতে চেয়েছি যে do you understand what I am trying to say or what I am saying do get me it's a phrase it means do you understand what I am saying I hope আপনারা আজকে লেসনটা খুব ইজিলি শিখতে পেরেছেন অবশ্য লেসনটা খুব ইজি ছিল অ্যান্ড শর্ট ছিল so let me know in the comment section do you get me thank you so much for watching this video keep your eyes on our page to see more videos so take care bye bye